মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে পাশাপাশি দুজন নব সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে তোকে পেয়ে যেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি ও তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি পাশাপাশি দুজন নব সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে সাথে চলছি যে পথে সরব না সেই পথ থেকে কোনো মতে দুজনে একই সাথে চলেছি যে পথে সরব না সেই পথ থেকে কোনো মতে বসে পাশে দুজন বসার একটি কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি ও তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেঁধেছি পাশে দুজন সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে দুজনে একই সাথে চলেছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে দুজনে একই সাথে চলেছি যে পথে সর্বনা সেই পথ থেকে কোনো মতে পাশাপাশি দুজন নব সারাটি জীবন আর কিছু নেই প্রয়োজন ও মনে মনে মিলে গেছে প্রেম তাই হয়ে গেছে খুব ভালো আছি দুজনে এভাবেই দিন চলেছে